আজকে আমি করাবো লসাগু গসাগুর কিছু অঙ্ক আগের দিন পার্ট ওয়ান লসাগু গসাগুর কিছু নিয়ম বলে দিয়েছিলাম তার উপরেই কিছু অঙ্ক আজ করাবো যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় খুব এসে থাকে তাই চলে আসছি আমি অঙ্কে প্রথম কোশ্চেন হচ্ছে what is the largest number which can divide exactly fifty two and eighty ঠিক আছে এটা যদি বাংলায় কোশ্চেনটা থাকে তবে থাকবে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো যার দ্বারা বাহান্ন ও আশি বিভাজ্য এই ধরনের যখন কোনো অঙ্ক থাকবে তো প্রথমেই বলে রাখি এই ধরনের যখন অঙ্ক থাকবে যে বাহান্ন ও আশি এই রকম সংখ্যা সবচেয়ে বড় কোন সংখ্যা দ্বারা বিভাজ্য তখন চোখ বন্ধ করে কিছু না ভেবে ওই দুটো সংখ্যার কি করতে হবে চোখ বন্ধ করে গসাগু করে নিতে হবে ঠিক আছে গসাগু করলে পরেই চলে আসবে নিজে নিজে নিজে যেমন বাহান্ন আর আশির গসাগু করলাম বাহান্ন দিয়ে আশিকে প্রথমে করলে বাকি থাকছে আঠাশ এখানে হচ্ছে এক তারপর আবার বাহান্ন দিয়ে আঠাশকে করা হলো আঠাশ দিয়ে আবার বাহান্ন নেমে গেল তো আঠাশকে আঠাশ তো বাহান্ন থেকে আঠাশ বিয়োগ করলে চব্বিশ তারপর আবার চব্বিশ দিয়ে আঠাশ চলে এলো আঠাশকে ভাগ করলে হচ্ছে চার চার দিয়ে চব্বিশকে মিলিয়ে যাচ্ছে অর্থাৎ গসক হচ্ছে কত চার এই যে চার এই সংখ্যাটা তার মানে আশি ও বাহান্নর গসক হলো কত চার অর্থাৎ বৃহত্তম সংখ্যাটা হচ্ছে কত বৃহত্তম সংখ্যাটা হচ্ছে চার যেটা দিয়ে কি আশি এবং বাহান্ন দুটো সংখ্যাকেই ভাগ করে যাবে এরপর চলে দু নম্বর অঙ্কটা হচ্ছে three numbers are as two is to four is to six মানে তিনটি সংখ্যার অনুপাত দেওয়া আছে and their L C M is one hundred eighty what is the least number তো এটা বাংলায় করলে হবে তিনটি সংখ্যার অনুপাত হচ্ছে two is to four is to six এবং তাদের লসাগু একশো আশি তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত এই ধরনের অঙ্কর ক্ষেত্রে যখন তিনটের অনুপাত দেওয়া থাকবে এবং লসাগু লসাগুর মান দেওয়া থাকবে তখন ক্ষুদ্রতম সংখ্যা বা বৃহত্তম সংখ্যা বের করার ক্ষেত্রে একটাই শর্টকাট সূত্র ব্যবহার করা হয় সেই সূত্রটি দেখাচ্ছি সূত্রটি হচ্ছে গসাগু গুণিত অনুপাতের লসাগু তার মানে এখানে অনুপাত যেটা two is to four is to six এর হবে কি লসাগু সমান হচ্ছে লসাগু বুঝতে পারলাম অর্থাৎ এখানে কি করা হবে এখানে করা হবে এই যে এখানে যে তিন তিনটে যে সংখ্যা দেখা যাচ্ছে সেই তিনটে সংখ্যা যে অনুপাত two is to four is to six সেই তিনটে সংখ্যার অনুপাত করে নিতে হবে তারপরে মানে সূত্রটা হচ্ছে কি আরেকবার বলে দিই গসাগু গুণিত লসাগু গুণিত অনুপাতের অনুপাত সমান হচ্ছে কি লসাগু মানে এটা হচ্ছে শর্টকাট সূত্র তো আমার এখানে গসাগু বের করে নিতে হবে তো গসাগু সমান কী হবে লসাগু বাই অনুপাতের লসাগু তো দুই চার ছয় যে তিনটে সংখ্যার অনুপাত দেওয়া ছিল সেই তিনটে সংখ্যার আমি প্রথমে এখানে সাইডে লসাগু বের করে নিয়েছি তো এই অনুপাতের লসাগু কত হবে দুই গুণিত এক গুণিত দুই গুণিত তিন অর্থাৎ বারো হচ্ছে এদের লসাগু আর এমনি লসাগুর যে মান সেটা দিয়ে দেওয়া আছে কত একশো আশি তার জন্য এখানে ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি আমি একশো আশি লসাগুর জায়গায় ঠিক আছে বাই লসাগু মানে অনুপাতের যেটা লসাগু মান সেটা হচ্ছে কত বারো বারো বসিয়ে দিলাম একশো আশিকে বারো দিয়ে ভাগ করলে কত হবে পনেরো অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কত যেহেতু ক্ষুদ্রতম অনুপাতটা কত ছিল two is to four is to six অর্থাৎ সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে দুই তার জন্য ক্ষুদ্রতম সংখ্যাটা হবে সেই ছোট সংখ্যার অনুপাত গুণিত যে গসাগুর মানটা পেয়ে গেলাম ছোট সংখ্যার অনুপাত কত দুই লিখলাম গুণিত গসাগুর মান কত পনেরো এই পনেরো দিয়ে গুণ করলে পনেরো দুগুণ পনেরো দুগুণে তিরিশ এইটা হবে সেই ক্ষুদ্রতম সংখ্যা মান ঠিক আছে বোঝা গেল এখনও যারা চ্যানেলটি লাইক এবং শেয়ার করেনি তারা অবশ্যই লাইক এবং শেয়ার করবে যারা নিউ ভিজিটার আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব না করে বেরিয়ে যাবে না আর পরপর সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে নয়তো অনেক কিছু মিস করে যাবে এখানে যে অঙ্কটা করাবো আমি যে আচ্ছা তার আগে বলে নিই আমি যে অঙ্কগুলো করাচ্ছি সবগুলো কিন্তু কোনো না কোনো পরীক্ষা এসছে এসএসসি আর আর আর বি পিএসসি হুম সেহেতু সব কটা অঙ্কই কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তো তিন নম্বর অঙ্ক হচ্ছে find the smallest number which is exactly divisibly by six eight and nine and is also a perfect square তো এটা বাংলায় হলে হবে সবচেয়ে ছোট সংখ্যাটি বের করো যেটি ছয় আট নয় সংখ্যা দ্বারা বিভাজ্য এবং সম্পূর্ণ বর্গ সংখ্যা হবে মানে এমন একটা সংখ্যা বের করতে হবে যেটা ছয় আট নয় সংখ্যা দ্বারা বিভাজ্য হবে এবং যে সংখ্যাটা বেরোবে সেটা যেন অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হয় সম্পূর্ণ বর্গ সংখ্যা ঠিক আছে বুঝাতে পারলাম তো এটা সলভ করার নিয়ম হচ্ছে কি এই ধরনের যখন কোনো অঙ্ক থাকবে তখন সেই অঙ্কটা কি করতে কী করে করতে হবে প্রথমে সেটার লসাগু করে নিতে হবে লসাগু করে নিয়েছি আমি পাশে প্রথমে দুই দিয়ে গেছে ছয় আট নয় লসাগু তিন চার নয় এলো তিন দিয়ে এলে এক চার তিন তো এলসিএম হচ্ছে দুই গুণিত অর্থাৎ ছয় আট আর নয়ের লসাগু হচ্ছে কত দুই গুণিত তিন গুণিত এক গুণিত চার গুণিত তিন ঠিক আছে এখানে একটা জিনিস দেখার বিষয় আছে দুই আর চারটাকে আমি পাশাপাশি লিখে নিয়েছি দুই গুণিত চার গুণিত তিন গুণিত তিন তিন তিন তিন পাশাপাশি লিখে নিলাম ঠিক আছে এবার এখানে যেটা বড় ব্যাপার হচ্ছে তো এখানে দুই থাকলেও চারকে ভেঙে নিলে আমি কটা দুই পাবো দুটো দুই পেয়ে যাব ঠিক আছে চারকে ভেঙে নিলে আমি দুটো দুই পাচ্ছি আর দুটো তিনের গুণফল মানে কী হবে থ্রি এর স্কোয়ার ঠিক আছে অর্থাৎ এখানে একটা জিনিস দেখার বিষয় দুই থেকে গেল আর এই এই দুটো দুইয়ের জন্য সেটা কী হয়ে যাচ্ছে টু স্কোয়ার থ্রি স্কোয়ার তো থ্রি স্কোয়ার টু স্কোয়ার হয়ে গেল কিন্তু পাশে যে সংখ্যাটা দুই থেকে গেছে গোল করে ঘিরে দেওয়া আছে সেইটা কিন্তু কোনো বর্গ না বাকি যে টু এর স্কোয়ার থ্রি স্কোয়ার এই দুটো কিন্তু বর্গ অর্থাৎ এই টু এই সংখ্যাটাকে বর্গ করতে গেলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে অর্থাৎ বর্গ করতে গেলে বর্গ সংখ্যাটি তখনই পাওয়া যাবে যখন এটাকে বর্গ করা যাবে অর্থাৎ দুই দিয়ে যদি আমি গুণ করি তখন সেটা বর্গ হবে অর্থাৎ দুটো দুই হয়ে যাবে তবে কি হচ্ছে দুই দিয়ে গুণ করলে দুই দুগুণে চার আর এখানে টু এর স্কোয়ার দুই দুই গুণ করলে হচ্ছে চার আর টু এর স্কোয়ার মানে হচ্ছে কত টু এর স্কোয়ার মানে হচ্ছে চার আর তিনের স্কোয়ার মানে হচ্ছে নয় এই সব কটা সংখ্যাকে গুণ করলে পাবো কত একশো চুয়াল্লিশ অর্থাৎ একশো চুয়াল্লিশ এই সংখ্যাটি হবে পূর্ণবর্গ সংখ্যা কারণ একশো চুয়াল্লিশের বর্গমূল হচ্ছে বারো আর বারো এর স্কোয়ার বারো বারো একশো চুয়াল্লিশ অর্থাৎ একশো চুয়াল্লিশটাই হচ্ছে সম্পূর্ণ বর্গ সংখ্যা যেটা ছয় আট নয় দ্বারা বিভাজ্য ঠিক আছে বুঝাতে পারলাম এরপর চলে আসছি আমি নেক্সট অঙ্কে এরপর চার নম্বর অঙ্ক যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো যাহার দ্বারা চোদ্দোশো পঁচাত্তর তিন হাজার একশো পঞ্চান্ন পাঁচ হাজার দুশো পঞ্চান্ন বিভাজ্য এবং সব ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে এই ধরনের অঙ্ক mainly SSC CDS CGL IBPS defence ডিফেন্সে ঠিক থাকে না পিএসসি আরআরবি এরকম সব পরীক্ষায় এসে থাকে তো এই ধরনের অঙ্ক যখন থাকবে তখন যেটা করতে হবে সবচেয়ে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাগুলো বিয়োগ করে দিতে হবে যেমন তিন হাজার একশো পঞ্চান্ন প্রথমে করে দিয়েছি তিন হাজার একশো পঞ্চান্ন থেকে চোদ্দোশো পঁচাত্তর বিয়োগ করা হয়েছে পাওয়া গেছে ষোলোশো আশি ঠিক আছে পাঁচ হাজার দুশো পঞ্চান্ন থেকে তিন হাজার একশো পঞ্চান্ন বিয়োগ করে দিয়েছি পাওয়া গেছে দু হাজার একশো ঠিক আছে এরপর পাঁচ হাজার দুশো পঞ্চান্ন থেকে চোদ্দোশো পঁচাত্তর আবার বিয়োগ করে দিলাম তিন হাজার সাতশো আশি এরপর যেটা কাজ হবে এই বিয়োগ করার পর যে সংখ্যাগুলো পাওয়া যাচ্ছে মানে ষোলোশো আশি একুশশো তিন হাজার সাতশো আশি এই তিনটের গসাগু করতে হবে গসাগুলো নিজেরা করে নেবে খাতায় গসাগু করলে আসবে চারশো কুড়ি অর্থাৎ এই চারশো কুড়ি এই সংখ্যাটাই হবে বৃহত্তম সংখ্যা যেটার দ্বারা চোদ্দোশো পঁচাত্তর তিন হাজার একশো পঞ্চান্ন পাঁচ হাজার দুশো পঞ্চান্ন ভাগ করা যাবে এবং সব ক্ষেত্রেই যেটা অবশিষ্ট বা বাকি থাকবে সেটা একই থাকবে ঠিক আছে অর্থাৎ অ্যান্সার হচ্ছে চারশো কুড়ি আজকে এতটাই আর ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে সবাই ভালো থাকবে থ্যাংক ইউ